টুনির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার টুনির মতো একটি মেয়ে আমার দরকার টুনি পাশে থাক hello hello hello hello hello কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো I love you I love you I love you I love you I love you I love you এই কালার টোনটিকে সেট করার জন্য ওয়ান টিপুন আবে হাট মা কি জয় হো জয় হো জয় হো জয় হো জয় হো ज्योति के माँ की जय हो जय हो जय हो कलवा के माँ की জয় হো জয় হো বাহ বাহ বাহ বাহ কি সংস্কার ছেলেটার বাহ বাহ বাহ thank you sir thank you wow এটা ওয়া যুগ যুগ ধরে বেঁচে থাকো যুগ যুগ ধরে স্যার কি মা কি যাই হো যাই হো চুপ কর পাগলা কাঁদাবি নাকি ওয়া ওয়া ওয়া ওয়া এইবার পড়াশোনা শুরু করি তোমাদেরকে আমি ছাগলের ওপর রচনা লিখতে দিয়েছিলাম সেটা কি লিখে নিয়ে এসেছো রচনা আবে হ্যাঁ রচনা উপপাদ্য স্টোরি লিখতে দিয়েছিলাম সেটা কি লিখেছিস স্যার এত লম্বা বলার থেকে সোজা সোজা বলে দাও রচনা লিখতে দিয়েছিলে আবে পাগল নাকি আমি তো ওইটাই বলছি আচ্ছা লিখে এনেছিস স্যার কিভাবে লিখবো স্যার যখনই ছাগলের উপর রচনা লিখতে যায় ছাগল তো পালিয়ে যায় আচ্ছা বিট্টু তুই এটা বল একটা সমুদ্রের মাঝখানে একটা আম গাছ হচ্ছে আমটা কিভাবে পেড়ে নিয়ে আসবি স্যার পাখি হয়ে যাব আর পেড়ে নিয়ে চলে আসবো আবে তোর বাপ কি তোকে ডানা লাগিয়ে দিবে নাকি তো স্যার সমুদ্রের মাঝখানে কি আপনার বাপ আম গাছ লাগাবে চুপ কর সাইলেন্স আজকে ক্লাস ছুটির পর আমি তোর একার ক্লাস নেব স্কুল ছুটি ভাগ রে ভাগ চলো ভাইপো এ ভগবান বাড়িতে বউ শুনে না কথা আর স্কুলে এই বাচ্চার কথা